ওয়ান এক্স বেডে কিভাবে অ্যাকাউন্ট খুলবেন সম্পূর্ণ নতুন নিয়মে হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মাঝে চলে আসলাম দুই সালে সঠিক নিয়মে ওয়ান এক্স বেড অ্যাকাউন্ট খুলবেন কিভাবে এবং দুই সালে ওয়ান এক্স বেড থেকে বোনাস নেবেন কিভাবে one X bet account registration এবং ফুল ভেরিফাইড করতে হয় কিভাবে এই বিষয়গুলো আজকে এই ভিডিওর মাঝে পুরোপুরি বিস্তারিত জানাবো সো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি অবশ্যই অবশ্যই দেখার চেষ্টা করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি একটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন তো চলুন ভিডিওটি শুরু করা যায় ওয়ান এক্স বেড অ্যাপ্লিকেশনে চলে আসবেন আর যাদের অ্যাপ্লিকেশনটি ডাউন ডাউনলোড করা নেই তারা আমার ডিসক্রিপশান বক্স চেক করে দেখবেন সেখানে অ্যাপ্লিকেশানটির লিঙ্ক দিয়ে রাখবো খুব সহজে সেইখান থেকে আপনি অ্যাপ্লিকেশানটি ডাউনলোড করতে পারবেন তো যাদের অ্যাপ্লিকেশানটি ডাউনলোড করা আছে তাদের জন্য তো আপনারা কিভাবে এখন এখানে একটি নতুন অ্যাকাউন্ট খুলবেন ঠিক আছে এবং আপনারা যদি ওয়ান এক্স বেড থেকে নতুন বোনাসও নিতে চান সেক্ষেত্রেও কিন্তু আপনাদের একটি নতুন অ্যাকাউন্ট খুলতে হচ্ছে তো বোনাস নিতে গেলেও কিন্তু আপনাদের অবশ্যই অবশ্যই দু সালে নতুন করে একটি অ্যাকাউন্ট খুলতেই হচ্ছে তো আপনারা কিভাবে অ্যাকাউন্টটি খুলবেন তো চলুন এই বিষয়টা আপনাদের মাঝে এক্সপ্লেন করে দেখাই বোনাসটি নেওয়ার জন্য কীভাবে অ্যাকাউন্টটি খুলতে হবে তো যেহেতু আপনি অ্যাকাউন্ট খুলবেন অ্যাকাউন্টটি খোলার জন্য আপনি এখানে দেখতে পাচ্ছেন দুইটা অপশান লগ ইন এবং রেজিস্ট্রেশন এখান থেকে আপনি রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করবেন তো রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করার পর ডে একটা পেজ পেজ আসবে দেখুন আমার সামনে কিন্তু একটা পেজ চলে এসেছে ইন ওয়ান ক্লিক যে প্রথম অপশান দেখতে পাচ্ছেন এই অপশানটির মাধ্যমে আপনি সব থেকে সহজ মাধ্যমে অ্যাপ্লিকেশানে কিন্তু একটি অ্যাকাউন্ট খুলতে পারবেন তো এখানে আপনি ইন ওয়ান ক্লিক এই অপশানটি সিলেক্ট করবেন কেননা এর মাধ্যমে আপনি খুব সহজে অ্যাকাউন্টটি খুলতে পারেন তো চলুন ইন ওয়ান ক্লিক এই অপশানটিতে আমি ক্লিক করলাম নেক্সটেতে আবারও একটি পেজ চলে আসলো এখান থেকে সবার প্রথম যে অপশান কান্ট্রি কান্ট্রিতে আপনারা বাংলাদেশে রেখে দিবেন আর যদি আপনার আপনারা আমার ভিডিও কেউ ইন্ডিয়া থেকে দেখে থাকেন সেক্ষেত্রে আপনি জাস্ট এই সাইটে একটা ক্লিক করবেন কান্ট্রি এখানে নানান রকম দেশ দেখতে পাবেন এখান থেকে আপনি আপনার কান্ট্রিটি সিলেক্ট করে নিতে পারবেন সার্চ করে আপনি এখান থেকে আপনার কান্ট্রি সিলেক্ট করবেন তো আমি এখানে বাংলাদেশে রেখে দিলাম তারপর দুই নম্বর অপশন কারেন্সি ঠিক আছে কারেন্সি বিষয়টা হচ্ছে আপনি আসলে এখানে কোন অ্যামাউন্টে বেটিং করতে যাচ্ছেন ওই অ্যামাউন্টে এখানে দিতে হবে তো আপনি যদি বিডিটি অ্যামাউন্টে বেটিং করতে চান তাহলে বিডিটি রেখে দিবেন চেঞ্জ করার প্রয়োজন নাই আর যদি আপনি ইউএসডি অথবা ইউরোতে বেটিং করতে চান তাহলে জাস্ট এটার উপরে একটা ক্লিক করবেন ক্লিক করার পর একটু লোড নিতে পারে তো দেখুন এখানে ইউএসডি ইউরো নানা রকম অপশান চলে আসছে তো যদি আপনি এখানে ইউএসডিতে বেটিং করতে চান সেক্ষেত্রে অবশ্যই ইউএসডিতে একটা ক্লিক করবেন ইউএসডি সিলেক্ট হয়ে যাবে ঠিক আছে তো আমি এখানে ইউএসডি সিলেক্ট করে রাখবো না আমি বিডিটি সিলেক্ট করে রাখবো বিডিটি সিলেক্ট করে রাখার কারণ হচ্ছে আপনি সবসময় বিকাশ নগদ রকেটের মাধ্যমে ডিপোজিট এবং উইড্রো করতে পারবেন বিডিটি সেভ করে রাখলে ঠিক আছে তো এটা আপনাদের ইচ্ছা আপনারা কোন অ্যামাউন্টে বেটিং করবেন তারপর তিন নম্বর অপশন যেটা থাকবে সেটাই রেখে দিবেন স্পোর্ট থাকবে স্পোর্টে রেখে দিবেন এটা চেঞ্জ করবেন না ঠিক আছে এটা এইভাবে রেখে দিবেন কিন্তু চার নাম্বার অপশন যেটা দেখতে পাচ্ছেন চার নাম্বার অপশানে কিন্তু অবশ্যই অবশ্যই আপনারা বোনাস নেওয়ার জন্য কোড ব্যবহার করবেন এই কোডের মাধ্যমে শুধুমাত্র আপনারা ওয়ান এক্স বেড থেকে বোনাস পাবেন আপনাদের ডিপোজিটের সম পরিমাণ এমন বোনাস পাবেন এবং সেটা প্রত্যেক ডিপোজিটেই পাবেন ঠিক আছে তো কোডটি অবশ্যই মাথায় রাখবেন কোডটি বড় হাতে লিখবেন F C nine eight eight এই প্রোমো কোডটি অবশ্যই এখানে ব্যবহার করবেন নয়তো কিন্তু আপনাদের অ্যাকাউন্টে বোনাস পাবেন না তো প্রোমো কোডটি দেওয়ার পর নিচে যে সিরিয়ালের তিনটা ঘর দেখতে পাচ্ছেন এই তিনটা ঘরে ক্লিক করে দিবেন তারপর নিচে যে টিকমা বাটন এই ক্লিক টিকমা বাটনে ক্লিক করবেন অ্যাকাউন্টটি রেজিস্ট্রেশন হয়ে যাবে এখানে জাস্ট একটু অপেক্ষা করতে হবে তো দেখুন ইতিমধ্যে কিন্তু আমার অ্যাকাউন্টটি রেজিস্ট্রেশন হয়ে গেছে এটা সাকসেসফুল দেখাইছে ওয়ান এক্স বেট থেকে কিন্তু আমার অ্যাকাউন্টের ইউজার নেম এবং পাসওয়ার্ড আমাকে দিয়ে দিয়েছে তো আপনারা আপনাদের অ্যাকাউন্টের ইউজার নেম এবং পাসওয়ার্ডটি অবশ্যই অবশ্যই এই কপি অপশানে ক্লিক করে কিন্তু কপি করবেন তো কপি অপশানে ক্লিক করার পর কপি হয়ে যাবে কিন্তু মাঝে মাঝে কিন্তু এরকমও হয় যে কপি অপশানে ক্লিক করলেন কিন্তু কপি হলো না তো এরকমটা হইতে পারে আমার আমারই ঘটছে এরকম বেশ কয়েকবার তো জন্য আপনাদের বলছি আপনারা পারলে এখানে একটা স্ক্রিনশটও দিয়ে রাখবেন ঠিক আছে তারপর নিচের নেক্সট বাটনে ক্লিক করবেন অ্যাকাউন্টে অটোমেটিক লগ হয়ে যাবে একটু অপেক্ষা করতে হবে এখানে তো ভিওর্স দেখুন আমার অ্যাকাউন্টটি কিন্তু এখানে রেজিস্ট্রেশন হয়ে গেল ঠিক আছে তো আমার নতুন একটি অ্যাকাউন্ট হয়ে গেল এখন কিন্তু আমার অ্যাকাউন্টে আর একটা বিষয় কাজ বাকি আছে ঠিক আছে সেটা হচ্ছে আমার অ্যাকাউন্টে কিন্তু অবশ্যই অবশ্যই ভেরিফাইড করতে হবে ডিপোজিটের আগে তো অবশ্যই আপনার অ্যাকাউন্টটি রেজিস্ট্রেশন করার সঙ্গে সঙ্গে ভেরিফাইড করবেন ভেরিফাইড করলে আপনার অ্যাকাউন্টটি একদম টোটালি রেডি তারপর আপনারা এখানে যখন ডিপোজিট করবেন সঙ্গে সঙ্গে বোনাস পাবেন তো ভেরিফাইডের জন্য চলে চলে যাবেন মেনু অপশানে ঠিক আছে একদম মোবাইলের ড্যান পাশের নিচের কর্নারে দেখতে পাবেন তো মেনু অপশানে এই মেনু অপশানে ক্লিক করবেন মেনু অপশানে ক্লিক করার পর একদম মোবাইলের ডান পাশে উপর কর্নারে দেখবেন যে সেটিংস নামের একটি অপশান আছে তো এই সেটিংস অপশানে ক্লিক করবেন এখানে একটু লোড নিচ্ছে আমার ডাটা ইউজ করার জন্য তো দেখুন একটু নিচে কিন্তু দেখা যাচ্ছে সিকিউরিটি সেটিংস নামে একটি অপশান ঠিক আছে তো দেখতে পাচ্ছেন আশা করি সিকিউরিটি সেটিংস এই অপশানটিতে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর বেশ কয়েকটা অপশান দেখতে পাচ্ছেন যেগুলো আপনাকে ভেরিফাইড করতে বলতেছে তো এখান থেকে আপনার এতগুলো অপশন ভেরিফাইড করার প্রয়োজন নেই জাস্ট আপনি দুইটা অপশন ভেরিফাইড করবেন আপনার অ্যাকাউন্টে কিন্তু রেডি হয়ে যাবে ঠিক আছে অ্যাক্টিভ হয়ে যাবে আপনারা যখনই ডিপোজিট করেন সঙ্গে সঙ্গে প্লাস পাবেন তো ওই দুইটা অপশন হচ্ছে কোনটা কোনটা ফোন নাম্বার এবং পার্সোনাল প্রোফাইল ঠিক আছে এই দুইটা অপশানই শুধু আপনাদের ভেরিফাইড করতে হবে তো প্রথমে আপনারা ফোন নাম্বার অপশানে ক্লিক করে এখানে আপনি আপনার একটি সচল নাম্বার দিয়ে দিবেন দেওয়ার পর নিচে নেক্সট বাটনে ক্লিক করবেন আপনার নাম্বার একটি কোড আসবে ওই কোডটি এখানে দিয়ে অ্যাক্টিভ করে দিবেন প্রথমবারে যদি আপনার কোড না আসে মাঝে মাঝে এরকমটা দেখা যায় সার্ভারের সমস্যার জন্য তো এটা বারবার হবে না আশা করি আপনার হবে না তো আপনারা অবশ্যই তারপরে বলে দিচ্ছে আপনাদের সিকিউরিটির জন্য প্রথমবারে যদি কোড না আসে সেক্ষেত্রে নিচে দেখবেন সময় উঠবে সময়টা যাওয়ার পর দেখবেন নিচে আবারও রিসেন্ট বাটন দেখতে পাবেন তো রিসেন্ট বাটনে ক্লিক করলে দ্বিতীয়বার অবশ্যই অবশ্যই কোড কুর্তি চলে যাবে তো কুর্তি যাওয়ার পর কুর্তি এখানে দেওয়ার একটা জায়গা পাবেন তো এখানে কুর্তি দিয়ে দিবেন দেওয়ার পর নিচে অ্যাক্টিভ বাটন দেখতে পাবেন এই নেক্সটের জায়গায় অ্যাক্টিভ বা কনফার্ম দেখতে পাবেন এখানে ক্লিক করবেন ওইটা সাকসেস হয়ে যাবে ঠিক আছে একটু লোড নেবে তারপর এটা ভেরিফাইড হয়ে যাবে আর কোনো কিছু না তো ফোন নাম্বারটা অবশ্যই এভাবে ভেরিফাইড করে নেবেন আমার দুইটি সিমে দুইটি অ্যাকাউন্ট থাকার জন্য আমি আর নাম্বার ভেরিফাই করে দেখাতে পারলাম না আপনারা অবশ্যই নাম্বারটি ভেরিফাইড করবেন তারপর আরেকটি অপশন যেটা সেটা হচ্ছে পার্সোনাল প্রোফাইল এই অপশান পার্সোনাল প্রোফাইল অপশানটি কিন্তু আপনাদের ভেরিফাইড অবশ্যই অবশ্যই করতে হচ্ছে তো পার্সোনাল প্রোফাইল আপনারা ক্লিক করবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন বেশ কয়েকটা অপশান তো এখানে আসলে বিষয়টা হচ্ছে কি আপনাদের আইডি কার্ড দিয়ে এই পেজটি ভেরিফাইড করতে হবে তো যদি আপনাদের আইডি কার্ড না থাকে সেক্ষেত্রে সমস্যা নেই আপনারা আপনাদের বাবা মা অথবা যে কোনো আইডি কার্ড ব্যবহার করতে পারবেন জাস্ট এখানে ভেরিফাইড করতে বলছে যার জন্য আপনি একটা ডকুমেন্ট দিয়ে এটা ভেরিফাইড করবেন ঠিক আছে তো আমি এক্সাম্পল হিসাবে একটা আইডি কার্ডের যদিও বার না তবে সেরকমভাবে একটা ডিটেলস দিয়ে আমি আপনাদের দেখাবো কীভাবে আইডি কার্ড দিয়ে ভেরিফাইড করতে হয় ঠিক আছে তো আপনারা যে কোনো আইডি কার্ড ব্যবহার করে এখানে কিন্তু ভেরিফাইড করতে পার করতে পারবেন আর একটি আইডি কার্ড ব্যবহার করে কিন্তু যতগুলো অ্যাকাউন্ট ইচ্ছা ততগুলো অ্যাকাউন্ট আপনি ভেরিফাইড করতে পারবেন ঠিক আছে সমস্যা নেই ওইটা নিয়ে তো আইডি কার্ড অনুযায়ী আপনি আপনার ফার্স্ট নেম এখানে দিয়ে দিবেন নাম এবং নামের আগের অংশ এখানে দিয়ে দিবেন আপনার আইডি কার্ডের যেভাবে নাম থাকবে সেভাবে এখানে দিয়ে দিবেন ঠিক আছে তারপর শিওর নেমে ক্লিক করবেন এখানে আপনার নামের শেষের অংশটি দিয়ে দিবেন তারপর মিডিল নেম অপশনটি ফাঁকা রাখবেন ডেট অফ বার্থে ক্লিক করবেন ডেট অফ বার্থে আপনার জন্মসালটি দিয়ে দিবেন আইডি কার্ড অনুযায়ী তারপর প্লেস অফ বার্থ এখানে ক্লিক করে আপনারা আপনাদের জেলার নাম দিয়ে দিবেন আমি এখানে আমার জেলার নাম দিয়ে দেখালাম আপনারা আপনাদের জেলার নাম দিবেন তারপর রিজন অপশানে ক্লিক করে বাংলাদেশ সিলেক্ট করে দিবেন তারপর দেখতে পাচ্ছেন তার নিচে একটা অপশান সিটি তো সিটি অপশানে ক্লিক করবেন সিটি অপশানে ক্লিক করার পর এখান থেকে আপনারা আপনাদের বিভাগের নামও সিলেক্ট করতে পারেন অথবা ঢাকাও অটোমেটিকলিভাবে আপনি সিলেক্ট করে দিতে পারেন তো আমার কিন্তু বিভাগ রাজশাহী তারপর আমি ঢাকা সিলেক্ট করে দেখালাম তো ঢাকায় আপনারা চাইলে সিলেক্ট করে দিতে পারেন তারপর রেসিডেন্ট অ্যাড্রেস রেসিডেন্ট অ্যাড্রেসে ক্লিক করে এখানে আবারও আপনারা আপনাদের জেলার নাম দিয়ে দিবেন আমি আমার জেলার নাম দিচ্ছি এখানে তো দেখুন প্লেস অফ বার্থ এবং রেসিডেন্ট অ্যাড্রেস এই দুইটা অপশানেই কিন্তু আপনাদের জেলার নামটি দিতে হবে ঠিক আছে এটা মনে করে দিয়ে দিবেন তারপর হচ্ছে ডকুমেন্ট টাইপ ডকুমেন্ট টাইপে ক্লিক করবেন এখানে আপনার আইডি ডকুমেন্ট অথবা ন্যাশনাল আইডি কার্ড সিলেক্ট করে দিবেন তো এখানে আইডি ডকুমেন্টটি আমি সিলেক্ট করলাম তারপর সিরিজ সিরিজের ঘরে এখানে ওয়ান লিখবেন তারপর ডকুমেন্ট নাম্বার এখানে আপনারা আপনাদের যে আইডি কার্ড দিয়ে এই পেজটি ভেরিফাইড করতেছেন ওই আইডি কার্ডের নাম্বারটি এখানে দিয়ে দিবেন ঠিক আছে তো এক্সাম্পল হিসাবে আমি একটা আইডি কার্ডের নাম্বার দিয়ে দিলাম তারপর date of issue date of ইস্যুতে ক্লিক করে আপনি আপনার আইডি কার্ডের একদম উল্টো পাশে দেখবেন প্রদানের তারিখ নামে একটি ডেট দেওয়া আছে ঠিক আছে তো ওই ডেটটি এখানে অবশ্যই দিয়ে ওকে করে দিবেন তারপর ইস্যু বাই এখানে ক্লিক করবেন এখানে লিখবেন বাংলাদেশ গভর্নমেন্ট ঠিক আছে আমি যেভাবে লিখতেছি সেম টু সেম আপনারাও সেভাবে লিখবেন বাংলাদেশ গভর্নমেন্ট এভাবে লেখার পর আপনি আপনার আইডি কার্ডের সঙ্গে সব কিছু মিলাই দেখবেন যে সব কিছু ঠিক আছে কিনা যদি ঠিক থাকে তাহলে নিচের এই টিকমার বাটনে ক্লিক করবেন আপনাদের এই অপশানটি কিন্তু ভেরিফাইড হয়ে যাবে সঙ্গে সঙ্গে তো চলুন আমি দেখাই কিভাবে এটা ভেরিফাইড হয়ে যায় তো এখানে ক্লিক করলাম টিকমার বাটনে একটু এখানে লোড নিতে পারে ভেরিফাইডের জন্য দেখুন এটা কিন্তু অনেক কম সময়ের মধ্যে সাকসেসফুল দেখাইছে ঠিক আছে তো এই ওকে অপশানে ক্লিক করলাম দেখাচ্ছে যাক কী হয় তো এখান থেকে বের করে দিল পার্সোনাল প্রোফাইল অপশান কিন্তু ভেরিফাইড দেখাচ্ছে তো আপনারা এভাবে এভাবেই অবশ্যই এই পার্সোনাল প্রোফাইল অপশানটি ভেরিফাইড করবেন এবং ফোন নাম্বার অপশানও এভাবে ভেরিফাইড করে নেবেন যেভাবে বললাম ঠিক আছে অবশ্যই এই দুইটা অপশান আপনারা কিন্তু ভেরিফাইড করে নেবেন আপনাদের এই দুইটা অপশান যখনই ভেরিফাইড করবেন সঙ্গে সঙ্গে আপনাদের অ্যাকাউন্টে কিন্তু অ্যাক্টিভ এবং রেডি হয়ে যাবে যখনই ডিপোজিট করুন তখনই কিন্তু আপনারা সঙ্গে সঙ্গে বোনাস পেয়ে যাবেন আর হ্যাঁ ডিপোজিটে আসলে আপনারা কিভাবে ডিপোজিট করবেন তো ডিপোজিট নিয়ে আপনারা যদি কোনো ভিডিও দেখতে চান সেক্ষেত্রে আমাকে জানাবেন আমি ওই রিলেটেড ভিডিও বানাবো তো তারা তারপরও বলে দিই ডিপোজিট কীভাবে করবেন এখান থেকে দেখুন টপ আপ অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন তো এই টপ আপ অ্যাকাউন্টে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনি নানান রকম অপশান দেখতে পাবেন যদি আপনি বিডিটি অ্যাকাউন্ট খুলে থাকেন বিডিটি অ্যামাউন্টে যদি অ্যাকাউন্টটি খোলা খুলে থাকেন তাহলে এখানে আপনি বিকাশ নগদ রকেট দেখতে পাবেন ওই অপশানগুলোর মাধ্যমে আপনি এখানে ডিপোজিট করতে পারবেন ঠিক আছে তা আমি এত কিছু দেখালাম না নেক্সট ডেতে আপনারা যদি ওই ভিডিওটি চান সেক্ষেত্রে কমেন্টে জানাবেন আমি ওই ওই রিলেটেড ভিডিও দেওয়ার চেষ্টা করবো আপনাদের তো আজকের জন্য এতটুকুই নেক্সট আবারও কোনো কন্টেন্টে দেখা হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং একটি লাইক এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির চ্যানেলটিকে সাপোর্ট করবেন ঠিক আছে তো ভালো থাকবেন সবাই খোদা হাফেজ